আমার মতো এত সুখী নয় তো কারো জীবন কি আদর স্নেহ ভালোবাসায় জরানো মায়ার বাধ জানিয়ে বা তো সুখী নয় তো কারো জীবন নয় তো কারো জীবন বুকে ধরে যত ফুল ফোটালাম সে ফুলের কাটা ছাড়া কি পেলাম ভাগ্যের পরিহাসের নাম ও বুকে ধরে যত ফুল ফোটালাম সে ফুলের কাটা ছাড়া কি পেলাম ভাগ্যের পরিহাসের নাম কেন নিয়তের কাছে নয় নয়তো কারো জীবন নয়তো কারো জীবন চারিদিকে নিরাশার বালুচার কি আশায় বেঁধেছি এই খেলা ঘর স্বপ্ন ভেঙে দিতে এলো ঝড় চারিদিকে নিরাশার বালুচর কি আশায় বেঁধেছে এই খেলা ঘর স্বপ্ন ভেঙে দিতে এলো ঝড় কেন মমতার টানে কি কথা এখন আমার মতো এত সুখী নয়তো কারো জীবন কি আদর স্নেহ ভালোবাসায় জরানো মায়ার বধন জরানো মায়া